সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি পিডিএফ টু টেক্সে কনভার্ট অথবা বলতে পারেন কোনো ছবি থেকে আপনারা যদি টেক্স নিতে চান বা টেক্সে কনভার্ট করতে চান বা লেখাতে পরিবর্তন করতে চান তাহলে কিন্তু খুবই ইজিভাবে করতে পারবেন এটা সবথেকে যাদের লাগবে সেটা হচ্ছে যারা ডাটা এন্ট্রির কাজগুলো করে তাদের এটা সবথেকে বেস্ট একটা টুলস হতে পারে ধরেন আমরা একটা পিডিএফ ফাইল দেখে দেখে টাইপ করতে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় দেখা যায় একটা করে ধরেন একটা করে পিডিএফ ফাইল বা একটা করে ইমেজ থেকে যখন আমরা টেক্সে কনভার্ট করতে চাই দেখা যায় যে সর্বোচ্চ আমাদের এক থেকে দুই মিনিট তিন মিনিট চার মিনিট করে সময় চলে যায় যদি টাইপিং স্পিড আপনাদের অনেক ভালো থাকে তাহলে কিন্তু সময়টা কম লাগে যদি টাইপিং স্পিড কম লাগে যদি আপনার ডাটা এন্ট্রির কাজ পড়ে বা ডাটা এন্ট্রি নিয়ে আপনারা কাজ করেন যদিও আমি কাজটা করি না ডাটা এন্ট্রি নিয়ে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু বাইরের কাজগুলো প্রয়োজন হলে দেখা যায় আমাকে করতে হয় এরকম একটা কাজ আমি আপনাদেরকে দেখাবো যেটার ভিতরে ফটো থেকে আপনি যে কোনো একটা ছবি থেকে বা যে কোনো একটা পিডিএফ ফরম্যাট থেকে আপনি চাইলে টেক্সে কনভার্ট করতে পারেন অনলি টু সেকেন্ড ওকে দেখা যাক কীভাবে করা যায় চলুন আমরা প্রথমেই চলে যাব হচ্ছে আপনি গুগলে যদি যাদের ক্রম্যতে প্রবলেম যারা ক্রম ইউজ করেন না তাহলে আপনারা ডাইরেক্ট গুগলে যা লিখবেন হচ্ছে black box black box black box লেখে সার্চ করবেন প্রথমে এই এক্সট্রেকশনটা পেয়ে যাবেন দেখেন এটা ডাউনলোড করে নিয়েন আমি আবার এখানে আসলে পেয়ে যাবেন দেখেন এরকম দেখাবে তো আপনারা চাইলে এই ব্ল্যাক বক্স এখানেও ক্রম মানে গুগল থেকেও এটা সার্চ করে আসতে পারেন অথবা ডাইরেক্টলি আপনারা এখান থেকে মোড থেকে টুলসে যায় এখান থেকে ম্যানেজ এক্সট্রেকশন থেকেও কিন্তু আমরা আসতে পারি এখানে আসার কিন্তু অনেকগুলো অপশন আছে যেমন আমরা থ্রি ডটে ক্লিক করি ক্লিক করার পরে মোড়ে যাই মোড় থেকে এক্সট্রিকশন হ্যাঁ তাহলে কিন্তু আমরা এখানে চলে আসি আবার দেখা যায় কে কয়ে যে এখানে ম্যাগের মধ্যে একটা আইকন থাকে এক্সট্রিকশন আইকন এখানে ক্লিক করলে ম্যানেজার এক্সট্রিকশনের এখানে ক্লিক করলে এখানে চলে আসা যায় শর্টকাট তো আমরা যদি এখানে আইসা সেমভাবে ওপেন দ্য কম ওয়েব স্টোরে ক্লিক করি তাহলে এখানে সবাই আসতে পারে আমরা যদি লিখি ব্ল্যাক বক্স এখানে কিন্তু আমরা এক্সট্রেকশনটা পেয়ে যাব দেখেন প্রথমে এই এক্সট্রেকশনটা চলে আসছে মোটামুটি আটশো একচল্লিশটা আপনার ই আছে রিভিউ আছে তো আপনারা যখন এখানে আসবেন তখন দেখতে পারবেন এখানে আটশো একচল্লিশটা রিভিউ পাবেন এই রিভিউ বাড়তে পারে কমতে পারে হ্যাঁ রিভিউ এটা বলা যাবে না কিন্তু এখানে দেখবেন যে পার্সেসটা মানে টোটাল প্রোডাক্টটা কতজন মানুষ ইউজ করতেছে এখানে প্রায় ওয়ান মিলিয়ন মানুষ ইউজ করতেছে এবং black box select copy paste search okay এটা এটা দেখে আপনারা এই লোগোটা দেখে অথবা ওইখানে দিয়ে এখান থেকে অ্যাড করবেন অ্যাড করে জাস্ট গুগল ক্রম থেকে ফ্রিতে সাইন আপ করে নেবেন এখানে ক্লিক করলে এখানে যখন ক্লিক করবে তখনই সাইন আপের অপশনটা চলে আসবে ওকে এটা নিয়ে কোনো সমস্যা নাই আশা করি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো এখানে দেখেন আমার রিমুভ আছে আপনি জাস্ট অ্যাড করবেন এখানে ওকে আমি ক্লাসটা দ্রুত করার জন্য আমি এটা অ্যাড করে নিয়েছি তো আমরা এখান থেকে এগুলো কেটে দিলাম আপাতত ধরেন আমার এই একটা ইমেজ আছে এটা মূলত একটা ক্লায়েন্টের তো এখান থেকে আমাকে জাস্ট করতে হবে কি এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমাকে কমসে কম লিখতে হবে এখানে কি কি লেখা আছে একজাক্টলি ভালোভাবে দেখা যাচ্ছে না একদম ছোট ছোট অক্ষরে মানে ওয়ার্ডে লেখা ছোট ছোট ফন্টে তো এখানে দেখেন অনেকগুলো শব্দ এটা যদি আমি লিখতে যাই কমসে কম আমার এক মিনিটের উপরে চলে যাবে বা আমি যদি হাতে লিখতে চাই আমার কমসে কম পাঁচ মিনিট লাগবে আমি টাইপিং পারি না তো আমি দেখেন শর্টকাট পদ্ধতি কীভাবে ইউজ করি আমি জাস্ট আমার ওই এক্সটেকশনের উপরে ক্লিক করলাম এখান থেকে দেখেন আমি ক্লিক করার পর তারা আমার এখানে ছবি ছবি দিছে হ্যাঁ আমরা এখান এবার আমি ছবির উপর ক্লিক করলাম ক্লিক করে দেখেন আমি যখন এটার উপর ক্লিক করলাম দেখেন এখানে একটা আইকন আসছে পিকচার মানে কালার পিকচারের মতো ক্রপ সেকশন তুমি মানে আপনি কোথা থেকে কোথায় আপনি টেক্সটটা নিতে চাচ্ছেন বা কোন টেক্সটটুকু কপি করতে চাচ্ছেন সেটা বলে দিতে বলতেছে তো আমরা যেটা করবো এটা দেখেন একটা ইয়া প্লাসের একটা আইকন চলে আসছে আমরা এটা সিলেক্ট করা বলে আমরা এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে টান দিয়ে সিলেক্ট করবো আমরা যেমনভাবে ফোল্ডার সিলেক্ট করি করে আমি এটা সম্পূর্ণ এখানতে এনে দিলাম দেখেন এই তৈরি পর্যন্ত আমি এনে দিলাম দিয়ে আমার কোনো কাজ নাই আমি জাস্ট সিলেক্ট করছি এনাফ তারপরে কন্ট্রোল সিএ বা কন্ট্রোল সিতে ক্লিক করবেন এটা কপি হয়ে গেছে অলরেডি কপি হয়ে গেছে ওকে আমরা যে গুগল ট্রান্সলেটে যাই কন্ট্রোল ভি করব ওকে দেখেন সমস্ত টেক্সটগুলো কনভার্ট হয়ে গেছে দেখেন মিলেও দেখতে পারেন দেখছেন মিলেও দেখতে পারেন উপরে কি কি আছে সব দেখেন এ টু জেড এখানে দেওয়া আছে আর দিস এই যে দিস থেকে শুরু হয়েছে ওইটা হচ্ছে প্রথম লাইন হ্যাঁ দেখেন সব কিছু এ টু জেড এখানে যা যা আছে সব এখানে চলে আসছে তো এইটা আমি দেখেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে জাস্ট এখানে ক্লিক করছি করে খাল টান দিছি অথবা ধরেন আমি এইটা কপি করতে চাচ্ছি এইটুক আমি এটা সিলেক্ট করলাম আপনি যে কোনো ছবি থেকে ট্যাক্সে কনভার্ট করতে পারেন ধর এটা কপি হয়ে গেল তো আমি এখানে এসে সেমভাবে এখানে ভিউ করে দিলাম দেখেন এটা হয়ে গেছে ঠিক আছে আপনি যে কোনো ছবি ইউটিউবের বা যে কোনো ফেসবুকের যে কোনো জায়গায় যে আপনি যে কোনো একটা ইমেজ জাস্ট এখানে ধরে এনে এটা কপি করলেই হয়ে যাবে হয়ে যাবে মানে যে কোনো ইমেজটাকে আপনি ট্যাক্সে কনভার্ট করতে পারবেন ইজিভাবে এটা যে কেউ করতে ধরেন আমি এখন ইউটিউবে চলে আসলাম ওকে ইউটিউবে চলে আসি ধরেন আমি একটা ইমেজ নেই দেখেন এখানে ফাইবার অটো রিপ্রেশার ইউজ করার বিষয়টা বলতেছে আমি ধরেন এটার উপরে ক্লিক করলাম ক্লিক করে এইটুকু আমি কপি করলাম ওকে কপি করলাম টুইটারিয়াল যদিও বাংলা না আসতে পারে আমি এটা কপি করে নিচের দিকে দিয়ে দিই দেখি কোন তরি নেয় দেখেন ফাইবার অটো রিপ্রেশার প্লাস এখানে যা যা আছে মোটামুটি সবই চলে আসছে ফাইবার অটো রিপ্রেশার প্লাস এখানে বাংলাটা তিনি ধরতে পারে না শুধু ইংলিশটা ধরতে পারবো ওকে এখানে কিন্তু চলে আসছে সব কিছু তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে কোনো ইংলিশ টেক্সট আপনি যত ছোটই থাক সেটা বোঝা যাইতেছে কিনা সেটা বড় কথা না আপনি জাস্ট খালি দিবেন হয়ে যাবে আপনার কাজ তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের মোটামুটি এই টুলসটা অনেক হেল্পে আসবে আশা করা যায় তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ